আমি সম্পর্কে বাজে নিউজ পরিবেশটা সুন্দর না কোনো পরিচয় আছে কাহার বিরুদ্ধে বলতেছি খায় একটু আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা আমরেলা कौन है আমি ইংলিশ ছাড়া কথা বলি না कहाँ से आते বলেন কি কি এ এম বলো আমরেলা বানান করো ইংলিশে তো এটা কি আপনারা কি এটা নিতে এসছেন না বলুন না ইংলিশে তো ফেল কি অবস্থা এটা কি রে তারা কুমড়ে পাশ করে alhamdulillah see you not for my enemy see you not for my enemy আমি ইংলিশ ছাড়া কথা